আসসালামু আলাইকুম স্পন্দন একাডেমির পক্ষ থেকে সকলকে সালাম এবং শুভেচ্ছা আশা করি সকলেই ভালো আছেন শুরু করতে যাচ্ছি আমাদের নতুন আরেকটি টিউটোরিয়াল আজকের টিউটোরিয়াল আপনাদের জন্য থাকছে রোমান্টিক সেন্টেন্স তাহলে চলুন শুরু করা যাক রোমান্টিক সেন্টেন্স প্রেমে পড়াটা অবশ্যই ভালো দিক it is a good sign to fall in love প্রেমে পড়াটা অবশ্যই ভালো দিক it is a good sign to fall in love তবে ভুল মানুষের প্রেমে পড়া ভালো নয় but falling in love with a wrong person is not good তবে ভুল মানুষের প্রেমে পড়া ভালো নয় but falling in love with a wrong person is not good অনেক সময় ভুল করে মোস্ট অফেন বাই মিস্টেক অনেক সময় ভুল করে মোস্ট অফেন বাই মিস্টেক আমরা ভুল মানুষের প্রেমে পড়ে যাই we fall in love with a wrong person আমরা ভুল মানুষের প্রেমে পড়ে যাই we fall in love with a wrong person করুণ পরিণতির কথা না ভেবে ভুল মানুষকে ভালোবেসে ফেলে without thinking much how pathetic end we start to love the wrong person করুণ পরিণতির কথা না ভেবে ভুল মানুষকে ভালোবেসে ফেলে without thinking much of pathetic end we start to love the wrong person যখন বুঝতে পারি ভুল করেছি হয় we can realise that we have made mistake যখন বুঝতে পারি ভুল করেছি when we can realise that we have made a mistake তবুও আমরা ভুলটাকে শুধরে নেই না even though we do not make the correction তবুও আমরা ভুলটাকে শুধরে নেই না even though we do not make the correction মানুষটাকে আরও বেশি ভালোবেসে ফেলে we become love to the person more deeply মানুষটাকে আরও বেশি ভালোবেসে ফেলি we become loved to the person more deeply মানুষটা আমাদের জীবনে আসবে না জেনেও even knowing that the person will not come to our life মানুষটা আমাদের জীবনে আসবে না জেনেও even knowing that the person will not come to our life আরও শক্ত করে বুকে টেনে নিতে চাই we try to hold on tightly tightly to the arms আরও শক্ত করে বুকে টেনে নিতে চাই we try to hold on tightly to the arms আরও শক্ত করে বুকে টেনে নিতে চাই would try to hold on tightly to the arms ভুল মানুষের প্রেমে পড়া ছেলে মেয়েগুলি বোকা নয় the boys or girls were in love with a wrong person are not fool ভুল মানুষের প্রেমে পড়া ছেলে মেয়েগুলি বোকা নয় the boys or girls who are in love with the wrong person are not fall. ওরা শুধু ক্ষণিকের জন্য বোকা হয়ে যায় they become fool for a short while ওরা শুধু ক্ষণিকের জন্য বোকা হয়ে যায় they become fool for a short while ওরা বিশ্বাস করতে চায় তারা ভালোবাসে কোনো খুঁজ ছিল না They want to believe that there was not fault in his or her love. ওরা বিশ্বাস করতে চায় তারা তার ভালোবাসায় কোনো খুঁত ছিল না they want to believe that there was no fault in his or her love তার বিশ্বাসের কোনো কমতি ছিল না he has no shortage of faith she has no shortage of faith তার বিশ্বাসের কোনো কমতি ছিল না ওরা বিশ্বাস করতে চায় মানুষটা একদিন তাকে বুঝবে they want to believe that their person will someday apprehend him হর হার ওরা বিশ্বাস করতে চায় মানুষটা একদিন তাকে বুঝবে they want to believe that the person will someday apprehend him কিন্তু মানুষটা কখনো বোঝে না but the person never understands কিন্তু মানুষটা কখনো বোঝে না but the person never understand কারণ তুচ্ছ জিনিসের প্রতি মানুষের কোনো আগ্রহ কাজ করে না because no interest of human words to the things insignificant. কারণ তুচ্ছ জিনিসের প্রতি মানুষের কোনো আগ্রহ কাজ করে না because no interest of human words to the things insignificant insignificant তো দেখতে দেখতে আমরা শেষ করে ফেলাম আজকের লেসন তো নেক্সট টিউটোরিয়ালে নতুন কোনো টপিক নিয়ে আবারও দেখা হবে এই ধরনের এই ধরনের টপিক এবং এই টিউটোরিয়ালগুলো যদি আপনার ইন্টারেস্টেড ফিল করেন আপনি যদি এটি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার চেষ্টা করবেন তো দেখা হচ্ছে নেক্সট টিউটোরিয়াল সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ